আরও হাফ লিটার দিয়ে দিচ্ছি দুধটা ভালো করে জাল দিয়ে নেব সামান্য জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ছোট এলাচ মাঝখান থেকে একটু ভেঙে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম এক মুঠো কাজু কিশমিশ কিশমিশগুলো একটু ভেঙে ভেঙে দিয়েছি আমি ভালো করে দুধটা ফুটে উঠেছে আমি এখানে একশো গ্রাম কামিনী আতপ চাল ভালো করে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালো করে নেড়ে দেব কিছুক্ষণ হতে দেব সামান্য নুন দিচ্ছি যে কোনো মিষ্টান্নতে নুন দিলে এর স্বাদটাই কিন্তু অন্যরকম হয় বেশ অনেকটা স্বাদ বেড়ে যায় আরও কিছুক্ষণ হবে চালটা দেখে নিচ্ছি আমি সেভেন্টি ফাইভ হয়ে গেছে এখন আমি মিষ্টি দেব গুড়টা দিয়ে দিচ্ছি আমি গুড় আমি দেড়শো গ্রাম দিয়েছি আপনারা আরও বেশি মিষ্টি খেতে চাইলে আরও মিষ্টি দিতেই পারেন পায়েসটা আরও ঘন হওয়ার জন্য অপেক্ষা করব ঠিক এই রকম অবস্থায় আমি নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে তৈরি হয়ে গেল নতুন গুড়ের পায়েস যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্টে জানান কেমন লাগলো নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন